ঠিক আছে তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গুগল সার্চ ক্যাম্পেইন কিভাবে করতে হয় সব কিছু দেখব আমার ভয়েস কি ক্লিয়ার আছে শোনা যায় তো সব তো আমরা ওকে আমরা চলে আসবো ads dot ads dot Google dot com এখানে আমরা ফার্স্ট টাইমে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্চ অ্যাড ক্যাম্পেইন রান করা সেজন্য আমরা আমাদের আগে অ্যাডওয়ার্ক অ্যাকাউন্টে আসতে হবে কারণ আমাদের যদি ফেসবুকে বিজ্ঞাপন চালাইতাম তাহলে আমাদের যাইতে হতো অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ওইখান থেকে কিন্তু আমরা অ্যাডগুলো রান করতাম সেম গুগলের ভিতরে যদি আমাদের কোনো প্রকার বিজ্ঞাপন করতে হয় তাহলে আমাদেরকে গুগল অ্যাডক অ্যাকাউন্টে আসতে হবে এখান থেকেই মূলত আমাদের বিজ্ঞাপনগুলো রান করতে হয় তো আপনার যদি এখানে সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করে নিন অবশ্য আমার সাইন আপ করা আছে একটা এখানে ক্লিক করলে সাইন ইনে ক্লিক করলে আপনি ইয়া আপনার সমস্ত জিমেলগুলো দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ চলে আসবে আপনার যেটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে মানে গুগল অ্যাডক অ্যাডক অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমার এখানে একটা দুইটা আছে আমি একটা সিলেক্ট করে দিছি সাতানব্বই এটা আমি সিলেক্ট করলে হয়ে যাবে তো আমার একটা আছে অলরেডি আমি করে রাখছি এটা তো আমাদের কিছু জিনিস আগে জানা দরকার ওকে দেখি এটা ডিলেট হয় কিনা ওকে এটা থাক আপাতত তো ধরেন আমি যেহেতু নতুন ধরেন কিছু জানি না জাস্ট আমাকে যেটা করতে হবে ফার্স্ট টাইম অ্যাড রান করার জন্য আমার এখানে দেখেন লেখা আছে নিউ অ্যাড ক্যাম্পেন যদি এই জায়গায় সবাই আসতে পারবেন আপনি হোমে ক্লিক করলেও চলে আসবে আপনি যদি এখানে অন্য কোনো জায়গায় থাকেন এখানে নিয়ে আসবে আপনি দেখতেই পারবেন যে অ্যাড রান করার একটা জায়গা আছে এখানেও দেখেন ক্রিয়েটে অ্যাড এখান থেকেও আপনি অ্যাড রান করতে পারেন এখান থেকেও অ্যাড রান করতে পারেন সমস্যা নাই একই মেথড তো আমরা ফার্স্ট টাইমে যদি অ্যাড রান করতে হয় তাহলে নিউ অ্যাড ক্যাম্পেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিউ ক্যাম্পেইন ঠিক আছে এখানে আমরা এটাতে ক্লিক করব তো ওকে এখানে বলতেছে what is your campaign objective okay এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনগুলো কী টাইপের বিজ্ঞাপন হয় এবং বিজ্ঞাপনের গোলগুলো কি কি সেগুলোর উপর বেস করে আমাদেরকে বিজ্ঞাপনগুলো রান করতে হয় তো আমাদের উদ্দেশ্য যেহেতু যেহেতু সার্চ ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল করা ধরেন আমার টি শার্ট হোক অথবা গাড়ির বিজ্ঞাপন হোক যাই কিছু যাই কিছু হোক না কেন আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে কিন্তু যদি প্রোডাক্ট রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে সেটা কিন্তু আমাদের সেল করার একমাত্র উদ্দেশ্য তো এখানে আমি এই জিনিসগুলো আপনাদেরকে আগে ফাইনালি পরিচয় করে দিই এই জিনিসগুলো কি এটা হচ্ছে এটা আপনি যখন সিলেক্ট করবেন যেমন সেলস এটা শুধু আপনার উদ্দেশ্য আপনার একটা শপ আছে বা স্টোর আছে অনলাইনে সেখানে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন যদি এরকম উদ্দেশ্য থাকে বা এরকম যদি আপনার গোল থাকে তাহলে আপনাকে এটা সিলেক্ট করে মানে সেলস অ্যাড ক্যাম্পেইন এটা সিলেক্ট করে আপনাকে বিজ্ঞাপনটা রান করতে হবে এবার আসি হচ্ছে লিড লিড জিনিসটা হচ্ছে যদি আপনার কোনো ক্লায়েন্টের ধরেন আমি এর আগেও ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সময় ভেবে বলছিলাম যে আপনার যদি বড় বড় প্রপার্টি থাকে যেমন ধরেন জমি আছে বা একটা অ্যাপার্টমেন্ট আছে বা ধরেন একটা যে কোনো একটা বড় সড়ো একটা ইয়ে আছে আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে বা আপনি ধরেন এক্সাম্পল আপনার একটা দোকান আছে বা একটা বাড়ি আছে আপনি চাচ্ছেন ওটা বিক্রি করতে তো এখন যদি আপনি বাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডাইরেক্ট অনলাইনে কেউ কিন্তু প্রোডাক্টগুলো কিনবে না বা আপনার যে সার্ভিসটা আছে সেটা কিন্তু নিবে না এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম যদি এরকম টাইপের যদি আপনার কোনো বিজ্ঞাপন রান করার প্রয়োজন হয় এই জন্য আমাদের এই lead generation ad campaign run করতে হয় মানে হচ্ছে কি বায়ারের কাছ থেকে ওকে ওকে বায়ারের কাছ থেকে আমাদের যদি কোনো ইনফরমেশন বায়ারের ইনফরমেশন নেওয়ার দরকার হয় যেমন ফোন নাম্বার হতে পারে ইমেল অ্যাড্রেস হতে পারে তারপরে ধরেন তার পার্সোনাল ইনফো হতে পারে ক্রেডিট কার্ডের ইনফরমেশন তারপরে আরও ইত্যাদি ইত্যাদি যদি বায়ারের কোনো কিছু নাম ঠিকানা অ্যাড্রেস মানে একটা কাস্টমারের সমস্ত ডিটেল যদি আপনার সংগ্রহ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু লিড জেনারেশন বা লিড অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে এটা আমি ফেসবুকের ভাষায় <laughs> কথা বললাম সেই জন্য এরকম বুঝাইতেছে তো আমি সংক্ষিপ্ত বলি সেটা হচ্ছে বাইরের যদি এখানে বলে আছে কাস্টমারের যদি আপনার কোনো ইনফো বা পার্সোনালের কোনো মানে কাস্টমারের যদি কোনো ডাটা প্রয়োজন হয় তাহলে আপনাকে লিডস এই ক্যাম্পেইনটা রান করতে হবে ঠিক আছে এইরকম যদি গোল থাকে তাহলে এটার উপর সিলেক্ট করে আপনাকে মানে এই অবজেক্টিভের উপর সিলেক্ট করে আপনাকে বিজ্ঞাপনটা রান করতে হবে তো আরেকটু যদি আমি পরিষ্কার করে বলি সেটা হচ্ছে তো আপনি অ্যাড এই একটা বিজ্ঞাপন চালাইলেন চালানোর পরে আপনার উদ্দেশ্য হচ্ছে আমার একটা জমি বিক্রি করা বা একটা বাড়ি বিক্রি করা আমি চাচ্ছি যে একটা মানুষ যেন আমার তার যারা বাড়ি কিনতে আগ্রহী বা কাস্টমাররা যারা আগ্রহী আমার বাড়ি বা জমি কেনার তাদের ফোন নাম্বারটা বা তাদের একটা ইমেল অ্যাড্রেসটা দিক আমি তাদের সাথে এইগুলো সংগ্রহ করে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব তারা যেন আমার সাথে সরাসরি কথা বলে আমার কাছে এসে দেখা করে তারপরে আমার জমিগুলো দেখে যদি পছন্দ হয় কিনতে পারে এটা তো সরাসরি কাজ আর কি তো তারপরেও অনলাইনের ভিতরে অনেক কিছু থাকে যেমন অনেক মানুষ আসবে যাদের এই ধরনের ইনফরমেশন দরকার পড়বে লিড দরকার পড়বে ধরেন কাস্টমারের যে কোনো ধরনের ইনফ্রো ডি মানে টোটাল কথা হচ্ছে তার ডিটেলস দরকার পড়তে পারে এগুলো আপনি এটার মাধ্যমে ইয়া করতে পারবেন তুলতে পারবেন ওকে ওয়েবসাইট ট্রাফিক এটা হচ্ছে শুধুমাত্র আপনার উদ্দেশ্য থাকবে আপনার একটা ওয়েবসাইট আছে অথবা একটা স্টোর আছে সেখানে আপনার ট্রাফিক ঢুকানো বা আমরা বলে থাকি ভিজিটর ঢুকানো মানে আপনি মানুষের সামনে আপনার বিজ্ঞাপনটা দেখাবেন সেখানে মানুষ আপনার বিজ্ঞাপনটা দেখে মুগ্ধ হয়ে যেন আপনার ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে এবং বাকি সার্ভিসগুলো দেখে মানে হচ্ছে একটা মানুষকে আপনার ওয়েবসাইটে কনভার্ট করা মানে কনভার্ট করে ঢুকানো আর কি তো product and brand consultation okay এটার মানে হচ্ছে প্রোডাক্ট এবং ব্র্যান্ড যদি দুইটি একসাথে প্রচার করতে হয় তাহলে আপনাকে এই বিজ্ঞাপনটা রান করতে হবে আপনার একটা প্রোডাক্ট আছে একটা ব্র্যান্ড ব্র্যান্ড মানে একটা ব্র্যান্ড একটা বা কোম্পানি আছে এই দুইটা আপনি একসাথে প্রমোশন করতে চাচ্ছেন প্রোডাক্ট সহ ব্র্যান্ড তো তাহলে আপনাকে এই বিজ্ঞাপনটা রান করতে হবে এবার আসি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিস্ক শুধুমাত্র আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে প্রচার করা কোনো প্রচার কোনো প্রকার সেল করা না বা কোনো প্রকার মানুষের ইয়ে করা না যে লিড দরকার নাই মানে এখানে যে কয়টা আছে এটার কোনোটাই না জাস্ট এটার মানে হচ্ছে যেমন আপনার একটা নতুন একটা কোম্পানি খুলছেন তো যদি নতুন কোম্পানি থাকে তাদের উদ্দেশ্য থাকে মানুষের সামনে আপনার বিজ্ঞাপনটা দেওয়া যাতে মানুষের সাথে পরিচিত হয় মানে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনি তাদের সাথে পরিচিত হবেন বা পরিচয় করায় দিবেন আপনার বিজনেস এটা ঠিক আছে যেমন আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি আছে প্রথম অবস্থায় কিন্তু আইসায় কিন্তু তারা প্রোডাক্ট বিক্রি করার চিন্তা করে না যেমন ধরেন এক্সাম্পল যদি আমি বলি যেমন প্রাণ কোম্পানি ফার্স্ট টাইম আইসায় কিন্তু তারা প্রোডাক্ট বিক্রি করা শুরু করে নাই ফার্স্ট টাইম আইসার কিন্তু তারা প্রচার চালাইছে তাদের ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাইছে তাদের বিজনেস সম্পর্কে মানুষকে জানাইছে যে আমরা এইটা হলো বিজনেস আমরা এই সার্ভিসগুলো দিতেছি তেমন একটা ধরেন একটা ই তৈরি করছে আমরা ফুটো ফুটো তো পান কোম্পানি না তো জুস তৈরি করছে এই জুসের পরে কিন্তু তাদের অনেক ক্যাটাগরির প্রোডাক্টগুলো তারপরে স্টেপ বাই স্টেপ আনছে তো এরকম যদি কোনো বিজনেস থাকে যে শুধুমাত্র উদ্দেশ্য আপনার আপনার বিজনেসটাকে মানুষের সামনে প্রচার করা তাহলে আপনাকে এই বিজ্ঞাপনটা রান করতে হবে এবার আসি অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য যদি কোনো অ্যাপ মানে হচ্ছে অ্যাপ প্রমোশন করতে হয় তাহলে আপনাকে এই বিজ্ঞাপনটা রান করতে হবে মানে হচ্ছে অ্যাপ অ্যাপ্লিকেশন প্রমোশনের যদি কোনো কাজ থাকে তাহলে এটার মাধ্যমে করতে হবে এবার আসি local store visit and promotion এখানে হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধরেন আপনার একটা বিজনেস আছে ধরেন আমার আমি টাঙ্গাইলে থাকি বা বপুর ইয়েতে থাকি ধরেন বপুরে আমার একটা কি সেলুন আছে তো আমি চাচ্ছি যে বপুরের মানুষগুলোই যেন আমার কাছ থেকে আইসা চুল কাটায় নেয় ঠিক আছে এরকম যদি লোকাল বিজনেস থাকে এটা ইন্টারন্যাশনাল না ওকে লোকাল লোকালি আপনার আশেপাশে একটা দোকান আছে এই দোকানটা শুধু আপনার এরিয়াতে প্রচার করতে চাচ্ছেন এরকম যদি কোনো স্টোর থাকে বা এরকম যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনাকে লোকাল বিজনেসের মানে local store visit and promotion service এটার উপর বিজ্ঞাপনটা রান করতো এবার আসেন এখানে আমরা সেল দেখলাম লিড জেনারেশন দেখলাম ওয়েবসাইট ট্রাফিক দেখলাম product brand product and brand consideration দেখলাম তারপরে ব্যান্ড অ্যাওয়ারনেস ভিজিট দেখলাম প্রমোশন দেখলাম লোকাল স্টোর ভিজিট দেখলাম এবার আসি হচ্ছে create a campaign without a goals তো এটার মানে হচ্ছে আপনার শুধুমাত্র উদ্দেশ্য এখানে কোনোটার সাথেই যায় না আপনি নিজেও জানেন না আপনার বিজ্ঞাপনটা কি রিলেটেড হতে যাচ্ছে এই ক্যাটাগরি কোনো ক্যাটাগরির সাথে আপনার বিজ্ঞাপনটা হইতেছে না বা মিলতেছে না তাহলে আপনাকে এই বিজ্ঞাপনটা মানে এই অবজেক্টিভটা সিলেক্ট করে আপনাকে বিজ্ঞাপনটা রান করতে হবে তো এবার বুঝাইতে পারছি যদি এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন হ্যালো হ্যাঁ বলেন মানে হ্যাঁ সেম সিস্টেম কিন্তু একটু ব্যতিক্রম আছে মানে আপনার প্রায় এইটি পার্সেন্ট মিলে যাবে হ্যাঁ শোনেন আমি ফেসবুকে অ্যাডকেন্টিংয়ে তো প্রায় পনেরো দিন রিচার্জ করেছি আপনার ভিডিও দেখছি কোর্স নেওয়ার আগে আর অনেক মহিষের ভিডিও দেখলাম সেই জায়গায় অ্যাওয়ারনেসের কথা আছে বা লিডের কথা আছে আপনি যে সেলুনের একটা তুলনা দিলেন না যে কোন কাছে মানে আমার মনে হয় গুগল অ্যাডসেন্সটা মানে মূলত টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে পৌঁছান নাকি জি জি টার্গেটেড অডিয়েন্সের কাছে অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যে ওই অডিয়েন্স কি ধরিয়া মানে কি নিয়ে রিসার্চ করে বা সার্চ করে ওইটাই তো ওই ভিত্তিতে তো রিসার্চ করে নাকি এখানে হচ্ছে কি আপনাকে আগে অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে ধরেন আপনার একটা আপনার দরকার হচ্ছে একটা লোকাল বিজনেস বা লোকাল একটা স্টোর আছে সেটাকে আপনাকে লোকালি প্রচার করতে এখন যদি আপনি ওই বিজনেসটাকে লোকালি না করে ইন্টারন্যাশনাল করেন তাহলে তো হবে না বা আপনি যদি ওটা সেল করেন ইন্টারন্যাশনালভাবে তাহলে এটা এলোমেলো হয়ে যাবে না আগে আপনাকে বুঝতে হবে বায়ার কোন কাজটা দিয়েছে আপনার কাজটা কি যদি সেটা বায়ার তো আগেই বলে দিবে যখন আমরা ক্লায়েন্টের অর্ডার নিব তখন আমরা বলবো যে তোমার বিজনেসটা কি আমি দেখতে পারি বা তোমার স্টোরটা কি আমি দেখতে পারি হ্যাঁ বলবো যে হ্যাঁ ইয়েস নো পরে দিবে আপনাকে স্টোরের লিঙ্কটা দিবে আপনি দেখবেন বলবেন যে ওয়াও নাইস তোমার প্রোডাক্টটা খুবই সুন্দর এটা তুমি চাইলে এই বিজ্ঞাপনটা রান করতে পারো এবার যদি বলেন যে বায়ার বলে আপনি যদি বায়ারকে বলেন যে তোমার উদ্দেশ্যটা কি এই তুমি এটা এই প্রোডাক্টগুলো কি তুমি সেল করতে চাচ্ছ না শুধুমাত্র তুমি কি চাচ্ছ একজাক্টলি আমাকে বলো এরকমভাবে কিন্তু কথা বলতে হবে যে একজাক্টলি তোমার কি চাই সেটা আমাকে বলো আমি সব ধরনেরই কাজের জন্য উপযুক্ত তো বায়ার তখন বলবে না দেখো আমার তো এই ওয়েবসাইটটা নতুন তাহলে আমার মনে হয় নতুন যেহেতু তাহলে প্রথমে আমার উচিত কি তুমি কি মনে করো কি ভালো মনে করো তখন আমরা যারা সেলার আছি তখন আমরা যারা পুরাতন আছি বা মোটামুটি অনেকে নতুন আছে অনেক কিছু জানে আমাদের থেকেও ভালো জানে তো ওরা বলবে দেখো তোমার বিজনেসটা যেহেতু এই লোকালি মানে খুবই নতুন আমি চাচ্ছি যে তুমি আগে তোমার ব্র্যান্ডিংটা করো মানে হচ্ছে তুমি শুধু কোনো উদ্দেশ্য নাই জাস্ট তুমি তোমার বিজনেসটা সবার সামনে উপস্থাপন করো এই বিজনেসটা যদি ওদের সাথে পরিচিত হয়ে যায় দিনে দুই তিনবার যদি দেখে তোমার বিজনেসটা তাদের মাথায় কিন্তু অটোমেটিকলি চলে আসবে যে অমুকের একটা বিজনেস আছে তো এটাতে গেলে মোটামুটি আমি এই ধরনের প্রোডাক্টগুলো পেতে পারি তো এবার যদি এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কমপ্লিট হওয়া যাওয়ার পরে এখন যদি আমি ওই মানুষগুলোকে আমি যদি আবার টার্গেট করি যে আমার প্রোডাক্টগুলো কেনার জন্য তাহলে কিন্তু তারা পূর্বে কিন্তু আমাদের সম্পর্কে একটু হলেও জানছে দেন প্রোডাক্ট কেনার পরে কিন্তু আমাদের সম্পর্ক বাকি সম্পর্কটা আমাদের প্রোডাক্ট কেনার পরে হচ্ছে যে আমরা যদি প্রোডাক্টগুলো ভালোভাবে ডেলিভারি দিতে পারি দেন আমাদের স্টোরে যদি আসে তাহলে কিন্তু আমাদের সাথে পরিচয় হবে তো কোনো বায়ার যদি আসা বলে যে আমি জানি না তুমি কি করবা তো আমার শুধু মানুষের সাথে প্রচার করা দরকার তাহলে আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে যদি বলে আসা যদি বলে যে না আমার সেল দরকার তাহলে আপনাকে সেলস অ্যাড ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে যদি বলে না আমার তো এটা রিয়েল এস্টেট বিজনেস বা ধরেন অ্যামাজনের গিফট কার্ড বিক্রি করতে আছে এরকম যদি হয়ে থাকে এক্সাম্পল এগুলো যদি গিফট কার্ড রিলেটে হয় যে বাইরের আমার মূলত ই করা দরকার ধরেন ইনফো কালেক্ট করার দরকার তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এটা কি যদি কোনো কোনো মানুষ এসে বলবে যে ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই ধরেন ডিজিটাল কিছু সার্ভিস আছে যে শুধু বলে যে আমার সাইটে ট্রাফিক দরকার যেমন এখানে সালমাফু আছে কিনা জানি না সালমাফুর একটা ক্লায়েন্ট আছে যারা বলছে যে বিও জানেও না ওয়েবসাইটে ট্রাফিক ট্রাফিক বলে না ভিজিটর বলে সেটাও জানে না জাস্ট ও বলতেছে আমার ভিউ লাগবে ওয়েবসাইটে তো তার জন্য উচিত ছিল কিন্তু ওয়েবসাইট ট্রাফিক এবার আসেন ওয়েবসাইট ট্রাফিক যদি আপনার যদি আপনি তাকে আগে বুঝাবেন দেখো তুমি যদি ওয়েবসাইটের গুগল অ্যাড ক্যাম্পেইনটা রান করো এক্ষেত্রে তুমি ট্রাফিকগুলো রিয়েল পাবা বাজেট তোমার একটু কস্টলি হলেও তোমার জন্য খুবই হেল্পফুল হচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে আপনি বলার পরে বায়ার কিছু কিছু বায়ার আছে মানে একটু গাড় তারা তো আপনি বেশি বুঝাইতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের সাইডে আরেকজনরে অর্ডার করবে তো বলবেন যে দেখো হ্যাঁ দেখো তুমি এটা করলে বেটার হবে তুমি যদি চাও আমি এটা করে দিতে পারি আর যদি দেখেন যে না গাওড়া গড়া মনে হইতেছে ঠিক আছে সমস্যা নাই আমার কাছে আরেকটা সার্ভিস আছে অর্গানিক তোমাকে ভিউ দিচ্ছি কিন্তু আমি একজাক্টলি বলতে পারবো না তোমার কতটুকু উপকারে আসবে এটা বললেন বলার পরে আপনি ওই যে দিলেন একটা সার্ভিস ধরে তো কম টাকায় নিতে চাইতেছে তাহলে তো ওকে ওইটাই দিতে হবে কিছু করার নেই আপনার উচিত কি আপনার যদি সঠিক ফ্রিলান্সার হন আপনাকে আগে সঠিক ভাবে ভাবতে হবে যে বায়ারকে কিভাবে খুশি করা যায় কিভাবে খুশি করবে আগে আপনি আপনি যতগুলো জানেন ওইগুলো তাকে বলবেন তার যদি ভালো না লাগে তাহলে তো আপনাকে ব্যাকআপ করতে যাইতেই হবে তাই না কারণ আপনি না করলে আরেকজন করবেই তো যাইতে হবে এখন বায়ার আপনাকে বলে দিবে আপনি যখন বলবেন যে একজাক্টলি তোমার কি লাগবে তখন বায়ার বলবে যে আমার সেল লাগবে তাহলে আপনার সেলস করতে হবে সেলসের জন্য বিজ্ঞাপন চালাইতে হবে যদি বলে যে আমার বাইরের ডিজে কাস্টমারদের মানে ইনফো লাগবে তাহলে আপনার এটার উপর বেস করে করতে হবে যদি বলে যে আমার ট্রাফিক লাগবে আর কোনো উদ্দেশ্য নাই তাহলে ট্রাফিক বিজ্ঞাপন চালাইতে হবে যদি বলে যে প্রোডাক্ট প্রোডাক্ট আমি বিক্রি করতে চাইতেছি এবং আমার ব্র্যান্ড প্রচার করতে চাইতেছি তাহলে আপনাকে ওইটার উপর সিলেক্ট করতে আর যদি মনে করেন না আমার মাথায় কোনো কিছু আছে না তাহলে কি করবেন তাহলে সরাসরি এই যে creative campaign without a goals ঠিক আছে এটার উপর ভিত্তি করে আপনাকে বিজ্ঞাপনটা চালাইতে হবে বুঝছেন ব্যাপারটা তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না গুগল মামাই তাকে তার পজিশনটা দেখায় দিবে ঠিক আছে আর যদি আর শুনে আর যদি যে কোনো একটা ক্লায়েন্ট যদি পারফর্ম হয়ে যায় তাহলে যদি তার ওয়েবসাইটে লিংক দেয় তাহলে তো গুগল অ্যানালাইসিস করে এখন বায়ার যদি আপনাকে বলে যে দেখো আমার আমি প্রথমে আমি আপনি বায়ারকে বলবেন আইডিয়াটা যে আমি লং টাইম একটা প্রসেস দিতে চাই তুমি যদি চাও এটা হচ্ছে যখন ফ্রেন্ডলি হবে আপনি যদি লং টাইমের কথা বলেন যে বলবো যে এই ছেলে আমার বাঙ্গা খাইতে এসে বুঝছেন ব্যাপারটা তো বলবেন যে দেখো আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি ফ্রেন্ড হিসাবে আমি আমার ম্যাক্সিমাম বাইরগুলোকে ফ্রেন্ড হিসাবে বলি ঠিক আছে ডাইরেক্ট কথা বলি তোমার ভালো না লাগলে তুমি অর্ডার দেওয়া দরকার নাই পরে তুমি আবার আমাদের ফাইবারের ভিতরে রিপোর্ট করবা পরে আমার রেভিজিশন করা হয়ে যাবে দরকার কি তো আমি বলছি যে দেখো তোমার ফ্রেন্ডলি হিসেবে আমি একটা কথা বলি তুমি আগে ধরো তোমার ব্যান্ড প্রচার করো তারপরেও যে মানুষগুলোর কাছে আমরা প্রচার করছি ওই মানুষগুলোর কাছে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের সার্ভিসগুলো সেল করতে পারি এক্ষেত্রে কিন্তু ভালো হবে একটা মানুষ কিন্তু ধরেন অদ্ভুত একটা পেজ থেকে কোনো দিন তার চিনি না শুনি না তারা কিন্তু এমনি এমনি টাকা দিব না ঠিক আছে ধরেন আমি বিডি শপ থেকে একটা প্রোডাক্ট কিনতে গেলে বিশবার ভাবি যদিও টাস্টেড ঠিক আছে যদিও টাস্টেড এরকম কিন্তু আমার মতো কিন্তু হাজার হাজার মানুষ আছে ঠিক আছে তো এখানে সিস্টেমগুলো আপনাকে বুঝতে হবে এখানে যদি বলেন না বুঝেন যে প্রোডাক্টগুলো বায়ার বলতে চাইতেছে না যে একজাক্টলি বায়ারও জানে না বায়ার যদি এত কিছু জানতো ঠিক আছে তাহলে আপনাকে দিয়ে কাজ করাইতো না আর ওদের কাছে এত সময় নেই এগুলো শেখার ঠিক আছে অবশ্য যারা ধরেন একটা কোম্পানির ডিজিটাল মার্কেটার থাকতে পারে মার্কেটিং অ্যাডভার্টাইজার থাকতে পারে ওরা ওরা এগুলো করে ঠিক আছে এইগুলো করে ওরা বুঝতে পারবে তো আপনি আগে বায়ারকে বলবেন যে একজাক্টলি তোমার কি চাই সেটা আমাকে বলো তো বাইর সরাসরি বলবে যে দেখো তুমি আমাকে প্রোডাক্টগুলো সেল করে দাও তাহলে আপনাকে এই কথাটা যদি বলে তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন আর মোটামুটি আমরা তো আছি বুঝতে না পারলে কোন অ্যাড হবে সেটা তো আমরা বলেই দিব সমস্যা নাই ঠিক আছে তো যেহেতু আমাদের সার্চ ক্যাম্পেইনগুলো সেলসের উপর ভিত্তি করে হয় তাহলে আমরা কি আমাদের যেটা করবো সেলস ট্যাক সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এখান থেকে দেখেন আরও কিছু জিনিস আছে <laughs> এগুলো shopping ads display ad discovery video এগুলো হচ্ছে অ্যাডেড ট্রাইব কোথায় কোথায় আপনি বিজ্ঞাপনগুলো দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এটা যেহেতু সার্চ ক্যাম্পেইন তাহলে আমি সার্চেই সিলেক্ট করব ঠিক আছে তো এবার আসি বলতেছে সিলেক্ট ইউর ওকে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট মানে আপনার গোলটা কোথায় ওয়েবসাইট অথবা আপনার স্টোর থাকলে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন দিবেন ঠিক আছে যদি অ্যাপের অ্যাপ্লিকেশন হয় তাহলে লিঙ্ক দেবে এগুলো আপাতত জানার দরকার নাই ঠিক আছে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে ফাইবার <laughs> ঠিক আছে আমি ওইটা দিয়ে শুরু করি তো ফাইবার হ্যাঁ ফাইবার এটা ধরেন আমার ফাইবারের কোম্পানি হ্যাঁ আমি ফাইবারের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব তো এক্সাম্পল এগুলো আমার এক একটা লাগবে যেহেতু তো আমি আপাতত আপনাদেরকে সিঙ্কলি বুঝাই দিই তো আমি এখান থেকে ধরেন ফাইবার এটা ওয়েবসাইটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমার মানে যে ওয়েবসাইটটা থাকবে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখবেন এখানে একটা নাম দিতে বলছে ক্যাম্পিন নেম এটা একজাক্টলি আপনার যেরকম পছন্দ হয় সেরকম দিতে পারেন এটা কিছু ম্যাটার করে না এটা জাস্ট অনেকগুলো বিজ্ঞাপন চালাইতে গেলে আপনি বিজ্ঞাপনগুলো আবার আপনি খুঁজে পাবেন কিনা সেটার উপর ভিত্তি করে এটা দিতে হয় আর কি এটা একজাক্টলি কোনো কাজের না যেটা আপনার চেনার জন্য তো আপনি একটা দিয়ে দিতে পারেন যে ফাইবার আমি দিয়ে দিই Fiverr Fiverr sales search campaign three okay একটা মাঝখানে লাগাই দিলাম তো এবার এটা দিয়ে পরে আমি এবার কন্টিনিউ করলাম তো ওকে আমি এখানে স্টার্টে ক্লিক করি মানে এক একজনের এক একটা রকম দেখাইতে পারে এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই তো সমস্যা নাই তো এবার আসে এখানে আপনি চাইলে নাম দিতে পারেন অ্যাড গ্রুপ নেম এখানেও কোনো ম্যাটার করে না আপাতত বাইডাফল যেটা আছে এটাই থাক এত কষ্ট করতে ভাল লাগে না তো আসেন এবার এখানে আসি আমরা একটু লোডটা নেওয়া শেষ হোক হ্যাঁ ওকে ফাইবার এখানে ফাইবারের ইউআরএলটা দিতি যদি আমি এটা অন্য একটা ইউআরএল দিতাম তাহলে কিন্তু ওই সাইটের বা ওই ওয়েবসাইটের যদি কোনো কিওয়ার্ড সেট আপ করা থাকতো বা প্লেসমেন্ট করা থাকতো তাহলে ওই কিওয়ার্ডগুলো এখানে চলে আসতো বুঝছেন ব্যাপারটা অটোমেটিকলি ওয়েবসাইট থেকে ট্যাগগুলো নিয়ে নিত মানে আমরা যেটা রিসার্চ করি সেগুলো নিয়ে নিত তো এখানে কিছু নিয়ে নিছে আপাতত দেখেন এখানে মোটামুটি অনেকগুলো নিছে মনে হয় একটু নড়াচড়া বেশি করতেছে না আর ইয়ে আমাদের ফিরোজ ভাই আপনি একটু ক্যাটার ক্যাটার বাদ দেন আপনার মাউজের ক্যাটর ক্যাটর শব্দ আসতেছে আচ্ছা। ক্লাস করার সময় আপনি কি করেন টিপা টিপি করেন কেন বুঝলাম না হ্যালো ওকে এবার যদি আপনার মনে হয় যে আপনার এই ট্যাগগুলো আপনার পছন্দ হয় নাই তাহলে আপনি প্রোডাক্ট অথবা আপনার নির্দিষ্ট একটা কিওয়ার্ডের উপর বেস করে আপনি যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি সাজেস্টেড আরও অনেক ট্যাগ চলে আসবে বুঝছেন ব্যাপারটা এখানে তো যদি ধরেন এটা আমি আপাতত কপি করি কপি করে রাখি আপাতত ধরেন আমি আপাতত কাট করে নিলাম তো এবার ধরেন আমি এখানে দিলাম ধরেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো আছে কিনা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্স তো এখানে এবার গেট কিওয়ার্ড সাজেশন এখানে আমি ক্লিক করি এখানে আমি আরও চারটে পাঁচটা কিওয়ার্ড সেট আপ করতে পারতাম তো আমি এখানে সাজেশনে সাজেশনে ক্লিক করব ওকে দেখেন তাহলে কিন্তু আমার এখানে ডিজিটাল মার্কেটিংয়ের যত কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু চলে আসতেছে ওকে আর যখন আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন আমি কিছু জিনিস আগেই বলছিলাম যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেবেন অবশ্যই আরেকটা জিনিস আমি মিচিং করে গেছি বা মিস করে গেছি সেটা হচ্ছে বায়ারের কাছ থেকে কি কি জিনিস আপনি নেবেন কাজ করার সময় যেমন ওকে লিখে তো দরকার নাই আমি মুগ্ধা বলি আপাতত ওইগুলোই কাজে লাগান হ্যাঁ যেমন প্রথমে নেবেন হচ্ছে ধরেন বায়ের ওয়েবসাইট নাম জেনে নেবেন বায়ারের ডেলি বাজেট কত এবং কিওয়ার্ড ডেসক্রিপশন আর টাইটেল এগুলো নিয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনি অ্যাড করতে আর সমস্যা হবে না এবং লাস্টের দিকে নেবেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ম্যানেজার অ্যাক্সেস বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস তাহলে হয়ে যাবে তো ধরেন এক্সাম্পল এখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি বাকিগুলো কিন্তু আমার সামনে শো করছে দেখেন অনেকগুলো চলে আসতেছে টপ টপ তো এগুলো কেটে দিলাম আমি আপাতত ফাইবারে যেগুলো ইউজ করছি ওইগুলো আমি এখানে রাখলাম তো এভাবে কিন্তু আপনি কিওয়ার্ড এখান থেকে বের করতে পারতেছেন তো যাই হোক এবার এখানে নিচের দিকে যদি আমি দেখি একটু কষ্ট করে আমি যে গতকালকে ক্লাস করছিলাম কিওয়ার্ড হিসাবে এখানে কি কি জিনিস আছে যেমন বট ম্যাচ কিওয়ার্ড তারপরে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এবং একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড এগুলো কী দেয়া কি কি চিহ্ন দ্বারা প্রকাশ করে এগুলো কিন্তু এখানে দিয়ে দিছে দেখেন সব কিছু এখানে দিয়েছে ইনভাইটেড কোমা তারপরে সেকেন্ড ব্রিকেট বা ব্রিকেট যাই হোক তারপরে একজ্যাক্ট ম্যাচ দেখাইছে এখানে সব কিছুই কিন্তু আছে হ্যাঁ তো এইগুলো যখন আপনি কিওয়ার্ডগুলো দিবেন তখন কিন্তু আপনাকে এইভাবে দিতে হবে এবার ধরেন এখানে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন সেগুলো কিভাবে ফাইন্ড করবেন ধরেন এখানে আমি ইয়া করি কিওয়ার্ড প্লেনারে চলে যাই এগুলো আপনাকে আগেই রিসার্চ করে রাখা ভালো ঠিক আছে পরে শুধু আপনি জাস্ট কপি পেস্ট মেরে দিলে হয়ে যেত তাহলে আর এত কষ্ট করে এখানে এসে আপনাকে এইভাবে বাছাই করে করে আবার কিওয়ার্ড প্লেনার থেকে আবার রিসার্চ করা অনেক সময়ের ব্যাপার ওকে আমি এবার ধরেন ডিসকভার নিউ কিওয়ার্ডস ওকে এখানে বাংলাদেশ আসতেছে আমি আপাতত গানটি সিলেক্ট করলাম না তো এখানে ধরেন একটা কিওয়ার্ড নিয়ে আসি ধরেন ফাইবার ওয়েবসাইট হ্যাঁ এটা আমি কপি করি ধরেন এটা আমার এক্সাম্পল কিওয়ার্ড এগুলো নিয়ে কিন্তু মাথা কামানোর কোনো দরকার নাই আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন সেই কিওয়ার্ডগুলো এখানে এসে সার্চ করবেন তো সার্চ করার পরে আমি বলছিলাম ফ্রেশ ম্যাস এবং একজ্যাক্ট ম্যাস কিওয়ার্ড কোনগুলো যেখানে আমি বলছিলাম হাজারের উপরে মানে এক হাজার থেকে উপরের দিকে যত যাবে ওইগুলো দিবেন হচ্ছে ফ্রেশ ম্যাচ এবং একজ্যাক্ট ম্যাচ দিবেন হাজারের নিচে যেগুলো তাহলে এর কি এটা ফ্রেশ ম্যাচের সাথে যায় তো নাকি হ্যালো তাহলে আমি যেটা করি ফেস ম্যাচ কী দেওয়া প্রকাশ করে ফেস ম্যাক্স ইনভাইটেড কোমা দিয়ে প্রকাশ করে দুই মোটা দুইটা আমি ইনভাইটেড কোমা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবার ধরেন এখানে ধরেন আরেকটা আছে হায়ার ফ্রিলান্সার তো এই কিওয়ার্ডটা দিয়ে আমি আবার লিখে আমি এখানে তো আপনি যখন করবেন জাস্ট কপি পেস্ট করে নোটপ্যাড থেকে এনে এখানে কপি মেরে দিবেন হয়ে গেল জামেলা শেষ এত প্যারা নেওয়ার দরকার নাই তো এখানে ধরেন এই কিওয়ার্ডটা আমার দরকার তাহলে আপনি এটাও আপনি এখানে এনে সেমভাবে কিওয়ার্ডের এখানে এনে দিয়ে দেন যে এটা কি একজ্যাক্ট ম্যাচ না ফ্রেশ ম্যাচ এটাও দেখেন কিন্তু ফ্রেশ ম্যাচ ঠিক আছে যেগুলো নিচে হবে অথবা আপনি যেটা করতে পারেন এখানে সবগুলো কপি করে তো এখানে দিয়ে দিতে পারেন যে কোনটা কি ঠিক আছে তো এইভাবে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে অনেকগুলো সিস্টেম আছে এবার একটা একটা করে বাছাই করে করে আপনাকে যেগুলো একজ্যাক্ট সেগুলো একজ্যাক্ট যেগুলো ফ্রেশ সেগুলো ফ্রেশ ঠিক আছে এগুলো ডিসাইড করতে হবে তো এভাবে করে নিয়েন কষ্ট করে আপাতত আমি সবগুলোইতে ফেস ম্যাচ লাগাই দিই এত সময় নাই তো ওকে যাই হোক মোটামুটি আপনারা করে ফেলতে পারবেন তো আমি এগুলো আপাতত স্কিপ করে চলে যাই তো এবার এটা যাওয়ার পর এবার আসি হচ্ছে ব্রিডিং ওকে আমি আসবো এবার ব্রিডিং ওকে তো এবার এখানে আসলাম এটা হচ্ছে আপনাকে এর আগে বলছিলাম না যে একটা কিওয়ার্ডে সর্বনিম্ন বাজেট কত হতে পারে একজন মানুষ যখন আপনার অ্যাডের ভিতর ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে গুগল কত টাকা নেবে সেটার উপর বেস করে কিন্তু বিটিংগুলো দিতে হয় এখানে এখানে আরও অনেক কিছু আছে এগুলো আপাতত নাই এখানে ইমপ্রেশন দিতে পারেন আপনি ক্লিক নেন হ্যাঁ ক্লিক নেই এখানে অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন সেটে maximum cost per click bid limit তো আপনি এখানে এটা দিয়ে দেওয়ার পর এবার আপনি ধরেন আমার কিওয়ার্ড দিয়ে দিলাম ধরেন দেখি তিরিশ সেন্ট দিয়ে দেন তিরিশ তিরিশ সেন্ট ওকে জিরো দশমিক তিরিশ সেন্ট আবার তিরিশ ডলার দিয়ে ওকে জিরো <laughs> দশমিক ওকে জিরো দশমিক তিরিশ সেন্ট দেখি নাই কিনা ওকে এটা নেবে মানে একটা ক্লিকের জন্য আপনাকে এত টাকা দিতেছেন আর কি গুগলকে তাহলে বুঝেন একজন মানুষ যখন বিজ্ঞাপন রান করতে আসবে তার কি পরিমাণ টাকা লাগবে তো ওকে যাই হোক কস্ট পার ক্লিক ম্যাক্সিমাম তো এটা আমরা যখন আমাদের বিজ্ঞাপনগুলো রান করব এটা আমরা কম বেশি করতে পারবো যে ধরেন আপনার একটা কিওয়ার্ডের উপর মানে অনেক মানুষ আসতেছে বা অনেক কিওয়ার্ডের ভ্যালু অনেক বেশি সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আইসা আপনি এগুলো কমাইতে পারবেন বাড়াইতে পারবেন বুঝতেছেন প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে আপনি লিমিট বসায় দিতে পারবেন তো এটা অ্যাড রান করার তিন দিন বা একদিন বা দুই দিন পরে যখন রেজাল্ট মোটামুটি ভালো আসতেছে তখন আপনি এটা করতে পারেন এটার বলা হয় অপটিমাইজেশন অ্যাড অপটিমাইজেশন তো এটা আপনি করে দিবেন ধরেন আমি মিনিমাম দিয়ে দিলাম হচ্ছে তিরিশ সেন্ট তো এবার আসি হচ্ছে এখানে কিছু আছে মোট নেটওয়ার্ক সেটিং ওকে এখানে আমি ক্লিক করি তো এখানে কিছু জিনিস আছে সেটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক এই যে আপনার বিজ্ঞাপনটা আপনি যেটা করতেছেন সেটা কোথায় কোথায় শো হবে সেটাই হচ্ছে এখানে বলে দিছে তো আপনি যদি যেমন এখানে দেখেন Google search result others Google site okay গুগলের আরও <laughs> অনেকগুলো সাইট আছে পার্টনার প্রোগ্রাম আমরা পার্টনার্স বলে থাকি তো যেমন ইউটিউব আছে তো এখানে বলেই আছে সব কিছু যে অ্যাপ আছে বিভিন্ন ওয়েবসাইট আছে ওইগুলো সাইটের ডিসপ্লে নেটওয়ার্কে যদি শো করে সে মানে গুগলের সাথে সম্পর্ক আছে যেমন গুগলের সাথে ইউটিউবের সম্পর্ক আছে গুগলের সাথে গুগল অ্যাডসেনের সম্পর্ক আছে এবার অ্যাডসেন দ্বারা যেগুলো অ্যাপ বা যেগুলো ওয়েবসাইট বা যেগুলো নেট মানে ইয়ে আছে মাধ্যম আছে সবগুলোর মাধ্যমে শো হবে সেটা ডিসপ্লে নেটওয়ার্কে ডিসপ্লে অথবা সার্চ নেটওয়ার্কে আমি চাচ্ছি যে অন্য কোনো নেটওয়ার্কে আমার এই অ্যাডগুলো যেন বা অন্য কোনো মাধ্যমে যেন আমার অ্যাডগুলো না শো হয় আমি চাচ্ছি যে শুধু আমার অ্যাডটা যেন গুগলের ভিতরেই সার্চ রেজাল্টের ওইখানে শো করে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যদি চান এটা রাখতে পারেন যদি এটা রাখেন তাহলে গুগলের মতো যেগুলো সার্চ আছে মানে পপুলার সার্চ সাইট আছে ওইগুলো সাইটে এখানে শো করবে আর যদি এটা তো রাখাই যাবে না ওকে এটা তুলে দিবেন তাহলে কিন্তু আপনি একজ্যাক্ট ফলাফল পাবেন না এটা তুলে দিবেন তো এবার এটা আপনি রাখতে পারেন এটা তুলে দিতে পারেন সেটা আপনার রুচি ঠিক আছে এটা রাখতে পারেন অথবা তুলে দিতে পারেন তো আমি কি করব ওকে রেখে দিই থাক তো লোকেশন এবার আসি আপনার বিজ্ঞাপনটা আমি আগে বলছি বাইরের কাছে জেনে নেবেন যে বিজ্ঞাপনটা তার কোথায় প্রচার হবে সেটা বাইরে আপনাকে বলে দিবে যে এটা ইউএসএতে করো বা কানাডাতে করো বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে করতে পারেন তো এটা কিভাবে অ্যাড করবেন দেখেন enter and the location the location এখানে আপনি ক্লিক করবেন এট ধরেন ইউএসএ ইউনাইটেড স্টেটস তো টার্গেট করলাম ঠিক আছে তো এই একটা হয়ে গেল আপনি চাইলে আরও কয়েকটা দেশের নাম এখানে অ্যাড করতে পারেন ওকে আমি কানাডা দিয়ে দিই ওকে কানাডা সিটি এখানে চলে আসছে দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে লোকেশন লোকেশন ধরে টার্গেটিং করতে পারবেন ঠিক আছে এটা আশা করি বুঝতে পারছেন তো এটা আমি আমরা যে আগে বিজ্ঞাপনগুলো চালাইতাম সেটা অন্যরকম আসতো কিন্তু এটা এখন দুই হাজার তেইশ সালের নিয়মে এরকম আসতেছে ওটা দিয়ে মানে দেখতে আরেক রকম এটা দেখতে আরেক রকম ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে সিস্টেম একই তো ধরেন এবার ধরি ইংলিশ এবার ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ভাষাতে কোন ভাষার মানুষগুলোর কাছে প্রচার করতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারেন এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাক আপনার যদি আরও কোনো ভাষার প্রয়োজন হয় বা ওই ভাষার লোকদেরকে দেখাতে চাচ্ছেন তাহলে ওইটার উপর সিলেক্ট করতে পারেন এটা বাইটা ফলে ইংলিশই থাকবে ওকে ভালো রেজাল্ট পেতে গেলে ওকে অডিয়েন্স সেগমেন্ট এখানে কিছু জিনিস আছে আপনি এটার মাধ্যমে অডিয়েন্স ইয়া করতে পারবেন আমরা যেমন ডিটেল টার্গেটিং করে থাকি এখানে ব্রাউজ আছে আপনি বিভিন্ন ক্যাটাগরি বেস এই বিজ্ঞাপনগুলো সেট করতে পারেন সার্চ তো আমরা যেহেতু কিওয়ার্ডটা করতেছি এগুলো আমাদের দরকার নেই একটা সময় এগুলো আমরা আরও ভালোভাবে জানবো তো আপাতত এটা স্কিপ করি তো ওকে অ্যাড রোটেশন এখানে দেখি কি কী আছে ওকে হ্যাঁ এখানে যদি অন্য কিছু থাকে এখানে দিবেন অপটিমাইজ পারফেক্ট বেস্ট ওই যে পারফরমেন্স অ্যাডস ওকে এটি থাক তো আরও কিছু অ্যাডস ওকে এখানে আছে start end date okay start and end date এইটার মানে হচ্ছে আপনি কত তারিখে বিজ্ঞাপনটা শুরু করতে চাচ্ছেন বা কখন শেষ করবেন মানে শুরু কয় তারিখ থেকে করতে চাচ্ছেন সেটা শিডিউল করতে পারবেন অথবা আপনি ডেট সিলেক্ট করে দিতে পারেন যেমন আমরা ফেসবুকে দিতাম স্টার্ট টাইম এবং ইন টাইম তো ধরেন আজকে ষোলো ছাব্বিশে ডিসেম্বর তো ধরেন আমার বিজ্ঞাপনটা আমি শুরু করতে চাচ্ছি ধরেন তিরিশে ডিসেম্বর থেকে এবং এটা শেষ হবে এখানে ধরেন সিলেক্ট করলেন সেট ধরেন আমি চাচ্ছি যে আটে জানুয়ারিতে এটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে আমার বিজ্ঞাপনটা তাহলে এটা দিবেন আর যদি মনে হয় যে না আমার এটা লিমিট নাই আমি জাস্ট চালাইতে থাকবো যতক্ষণ না আমার মনে হয় যে আমার বন্ধ করা উচিত ততক্ষণ যদি চালাইতে চান তাহলে এটা আমি নন দিয়ে রাখবেন তাহলে এটার ইন টাইম কখনো শেষ হবে না ঠিক আছে তো এটা গেল তো এবার আসি হচ্ছে অ্যাড শিডিউল আপনি যদি নির্দিষ্ট কোনো টাইমে বিজ্ঞাপনটা রান করতে চান যে ধরেন শুক্রবার থেকে শুক্রবার শনিবার বা ধরেন শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা ধরেন শুক্রবার মঙ্গলবার এরকম আছে না যদি আপনি কোনো নির্দিষ্ট শিডিউলে আপনি বিজ্ঞাপন রান করতে চাচ্ছেন তাহলে এটার উপর বেস করে আপনাকে রান করতে হবে যেমন অনেকে আছে যেমন ফ্রাইডেতে বিভিন্ন সময় ইয়েতে বিজ্ঞাপনগুলো চালায় ঠিক আছে তো যাই হোক এটা আপাতত লাগবে না আমাদের তো এটাও আপনি চাইলে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিজ্ঞাপন চলবে মানে ধরেন সানডে তারপরে ধরেন একটা থেকে দুইটা বা দুইটা থেকে তিনটা মানে শুরু এবং শেষ বারো ঘন্টা না চোদ্দো ঘন্টা বা চব্বিশ ঘন্টা সেটা আপনার উপর নির্ভর নির্ভর করে কিন্তু বিজ্ঞাপনগুলো দিতে হবে এগুলো যদি কোনো বায়ার চায় সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে অ্যাডগুলো রান করতে হবে তা বায়ারকে জেনে নেবেন কয়টা থেকে কয়টা শুরু করতে চাচ্ছ যেমন কিছু কিছু ইয়া আছে ইভেন্ট আসে যে ওই ইভেন্টের সময় মূলত তারা বিজ্ঞাপনগুলো রান করে আর কি তো যাই হোক এটা আমরা ইয়া করে দিই এবার আসি নিচেরটা campaign URL option okay tracking এগুলো দরকার নেই আপাতত তো আমি মোটামুটি এটা হয়ে গেছে এবার আসি ওকে হয়ে গেছে এগুলো এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে এবার আমি আসি হচ্ছে নেক্সটে ওকে এখানে আরও কিছু জিনিস বাদ গেছে আমি বুঝতেছি সেটা হচ্ছে আমি প্রথম থেকে আবার আসি ক্যাম্পেইন বিডিং গেছে ওকে এখানে আসি হচ্ছে অপটিমাইজ এটা হচ্ছে আপনার বিজ্ঞাপনগুলো আমরা যখন সার্চ ক্যাম্পেইনগুলো রান করি একটু আমি আবার দেখাই আপনাদেরকে যেমন হোস্টিং লেখলেই চলে আসে হোস্টিংয়ে সব থেকে বেশি বিজ্ঞাপনগুলো রান করে আর কি তো আমার কথা বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে হ্যালো ওকে কোনো কিছু বুঝতে পারতেছেন না তাহলে বলেন এখনই আবার ওইগুলো ইয়া করতে পারবো তো কি জানি বুঝি না প্রশ্ন না করলে কিন্তু অনেক কিছু থেকে যাবে ঠিক আছে ওগুলো হয়তো আর কখনো বাইরে আসবে না জি জি বলেন মানে হ্যাঁ ওকে ওকে দেখাবো আমি সমস্যা নেই তো এবার দেখেন এখানে সার্চ ক্যাম্পেনের এই যে দেখেন এখানে কিছু জিনিস আছে যেমন এখানে একটা টাইটেল দিছে ঠিক আছে বা হেডলাইন আমরা বলে থাকি হেডলাইন বা টাইটেল অনেকজন অনেক কথা বলে এটারে এটার বলা হয় ডেসক্রিপশন ঠিক আছে এইগুলো মূলত এখান থেকে দিতে হয় আর কি এটা আমরা দেখি এখান থেকে প্রথমে আপনাকে কি করতে হবে কোথায় মানুষ যাবে ধরেন আমার মানুষ যাবে হচ্ছে ফাইবারে ঠিক আছে তো ফাইবারের ইউআরএলটা প্রথমে আপনাকে এখানে দিতে হবে তো এটাই আমার অটোমেটিকলি চলে আসছে ওকে ফাইবারের ইউআরএলটা এখানে দিতে হবে এবার যদি মনে হয় যে আপনার কোনো স্পেশাল কোনো কিছু আপনি ইউআরএলের পরে দিতে চাচ্ছেন বা প্রোডাক্টের নাম দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন ধরেন এখানে লিখে দিলেন হচ্ছে প্রমোশন প্রমোশন তাহলে এর পরে প্রমোশন কথাটা উঠবো ঠিক আছে প্রমোশন ধরেন এটা যদি এরকম যদি কোনো জিনিস থাকে তাহলে আপনি দিতে পারেন অ্যাড করতে পারেন এটা অত লাগে না যদি প্রোডাক্টের ইউরএল থাকে তাহলে প্রোডাক্টের ইউরএলটা লাস্টে এটা দিয়ে দিবেন হয়ে যাবে ওকে তো এটা আমাদের দরকার নাই এবার হচ্ছে হেডলাইন এখানে হেডলাইন ওই যে আমি যেটা দেখালাম এটা হচ্ছে হেডলাইন প্রথমে যেটা থাকে হেডলাইন বা হেডিং আমরা বলি <laughs> অনেকেই অনেক কিছু বলে তো ব্যাপার না এবার সে প্রথমে দেওয়া আছে ফাইবার এখানে এখানে হচ্ছে হেডলাইনের বক্স ঠিক আছে এখানে আপনাকে তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হেডিং দিছে হেডলাইন দিছে ওকে পাঁচটা হেডলাইন দিছে এবার আসি আমাদের বিজ্ঞাপনে তো একটা হেডলাইন দরকার তাই না না এখানে হচ্ছে কি আপনার এক আপনি চাইলে একটা দিয়েও রান করতে পারেন একটা হেডলাইন বা দুইটা হেডলাইন দিয়েও রান করতে পারেন আপনি চাইলে অনেকগুলো দিয়েও করতে পারেন তো এটা কিভাবে হয়েছে একটু যদি আমরা দেখি ধরেন একটু এই কথাগুলো মনে রাখেন the best for every budget okay find the perfect market freelancer okay the perfect freelancer service find the freelancer need it okay তো আমরা যদি এবার এই যে অ্যাডের আমাদের এটা এই যে যেটা দিছি আমরা এখানে the perfect freelancer service okay এটা কিন্তু নড়াচড়া করতেছে দেখেন এখানে তিনটা অ্যাড বসছে তো এখানে মোবাইল এবং ডেস্কটপ আপনি দুইটাতেই দেখতে পারবেন এরকম দেখাবে হ্যাঁ যে এই একটা আছে the best for even budget every budget okay find the freelancer the freelancer you need তো এখানে একটা দেখেন টাইটেল কিন্তু দুইটা মিলছে আপনি যেগুলো দিয়েছেন এইগুলোই কিন্তু এখানে শো করবে ঠিক আছে বায়ার যদি আপনাকে দুইটা দেয় আপনি দুইটা দিয়ে রান করবেন আপনি জাস্ট বলবেন যে এটা এটা লাগবে কী কী দিব বলো আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট বাইরের কাছে চায় নিতে হবে কষ্ট করে ঠিক আছে এগুলো সব দিয়ে দেয় ভাই এগুলো জানে ঠিক আছে যে কি কি লাগে অ্যাডের ভিতরে তো আপনি বলবেন এরকম একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এখানকার যে আমার এগুলো প্রয়োজন তুমি কি দিবা দেও না দিলে কিন্তু আমি একটা মায়েরা দেবো পরে কিন্তু সমস্যা যাব তো দিয়ে দিলেন ধরেন এইগুলোই কিন্তু এখানে শো করবে দেখেন এখানে তিনটা আছে দেখেন find the best perfect freelancer the best for every budget okay এখানে দেখেন আরও আছে দেখছেন এটা হচ্ছে এরকম তো এইগুলো কিন্তু এখানে শো করতেছে এই যে আপনি হেডলাইন যদি আপনি কমাই দিতে পারেন কমাই দিবেন সমস্যা নাই দুইটা দেন তিনটা দেন কিছু যায় আসে না ঠিক আছে এগুলো কিছু না এগুলো কোনো কিছু ম্যাটার করে না এই যে আরেকটা দেখেন ফাইবার লাস্টে চলে আসছে ঠিক আছে এখানে যা যা দিবেন এখানে আপনাকে ওরাই মিলিয়ে নেবে অটোমেটিকলি এখানে জাস্ট আপনাকে কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখে আপনি ইগা করে দিতে পারেন অথবা আপনি একটা হেডলাইনটা বাইরের কাছে চেয়ে নেবেন হয়ে যাবে মোটামুটি যেন তার যে রিলেটেড সার্ভিসগুলো প্রয়োজন এখানে বলা আছে ফাইন্ড দি ফ্রিলান্সার ইউনিট তোমার ফ্রিলান্সার খুঁজো তুমি যেমনটা চাও এরকম কিছু একটা বলছে আর কি the the best for every budget okay তো এবার দেখেন এখানে মোটামুটি কিন্তু তেরা তারা কিন্তু সব হেডলাইন বলে দিছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বলে দিছে এই পাঁচটাই কিন্তু এ আমরা অ্যাডের ভিতরে দেখতেছি পাঁচটাই আছে ঠিক আছে এবার আসি নিচে এটারে বলা হয় ডেসক্রিপশন এই ডেসক্রিপশনগুলো প্রতিটা ডেসক্রিপশন আলাদা আলাদা দেখেন এই এখানে একটা ডেসক্রিপশন আছে এখন দেখেন এটা এই প্রথমের ডেসক্রিপশনটা কিন্তু এটা দেখছেন এগুলো বাইরের কাছ থেকে নিয়ে নেবেন ধরেন সেকেন্ড ডেসক্রিপশনটা সেকেন্ডে আছে ধরেন এটা হচ্ছে এটা এই ডেসক্রিপশনটা দেখি এক সেকেন্ড এটা না এই যেটা ফাইবার ডট কম ওকে এটাও না Fiverr dot com Fiverr okay Fiverr আরও আছে নাকি এক সেকেন্ড এক সেকেন্ড ওকে এখানে এই একটা ডেসক্রিপশন আর এই একটা ডেসক্রিপশন দুইটা মিলে হয়েছে আর কি এইখানে এটা Fiverr dot com okay Fiverr dot com তারপরে এখানে আরেকটা চলে আসছে এটা ফুল দিছে আর এটার ভিতরে দুইটা মিলে একটা হয়েছে দেখেন এগুলো বুঝতে হবে এখানে যদি একটা অ্যাড রান করেন আপনাকে আপাতত টাকা পয়সা ছাড়া অ্যাড রান করেন যদি ওটা পাবলিশ হবে না জাস্ট এখানে চেক করেন যে এটা কীরকম হয়ে থাকে দেখে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এগুলো দিয়ে টার্গেট করতে পারেন এবার যদি আপনার কোনো সমস্যা হয় আপনি একটা কাজ করবেন ধরেন এটা যদি বুঝতে সমস্যা আপনি ফাইবারের ইউআরএলটা দিলেন অথবা দারাজের ইউআরএলটা দিলেন অথবা আলি এক্সপ্রেসের ইউআরএলটা দিয়ে আপনি অ্যাড রান করে পরে আবার আগের পেজে যায় কাস্টমাইজেশন করে আপনার বায়ারেটটা দিয়ে দিবেন এগুলো মিলে মিলে এখানে এটা দিলেন আপনার বায়ারেটটা দিলেন তাহলে আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছেন এগুলো টিক্স খাটাইতে হবে তো এই হচ্ছে কাহিনী এখানে সাইট লিঙ্কস এটা হচ্ছে যদি আপনার আরও কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় দেখেন আমরা একটা সময় দেখি না বিভিন্ন সাইটগুলোতে একটার পর একটা আছে দেখি এখানে আছে কি না এরকম অনেক কিছু প্রশ্ন থাকে বা উত্তর থাকে আরও কিছু লিঙ্ক বলে যে এটা কেন এটা কেন হ্যান ত্যান তো এটার সাইট ওকে এটা সাইট লিঙ্কস এটা দেখাই কিভাবে এখন ওকে একটু আমি কপি করি Google ads site links site links example examples এটা দেখতে কীরকম হয় যদি এটা অনেক বায়ার করে না ম্যাক্সিমাম বায়ারগুলোই করে না সবাই চায় না আর কি তারা সরাসরি চায় অনেক প্রতিযোগিতা থাকলে ওখানে যায় আসলে বেল পাওয়া যায় না লাস্টে তো এগুলো করে না আমি একটা পিকচার দেখাই তাহলে পাবেন দেখেন এরকম কিছু জিনিস থাকে দেখেন দেখা যাচ্ছে আপনাদের এখানে এরকম how to Google ads work আরও কিছু অপশন যেমন অ্যাবাউট আস আমাদের বিজনেসের অ্যাবাউট আস হতে পারে তারপরে আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট বা কাস্টমার সাপোর্ট বা সাপোর্ট সেন্টার আরও অনেক কিছু থাকে এখানে আপনি চাইলে ওই ধরনের পেজগুলো তো নিয়ে যেতে পারেন এতে খুব একটা লাভ হয় না ধরেন আপনার মেন অ্যাডের ভিতরে খরচ করলেন আবার এখানে যদি আবার সেমভাবে আবার ঘুরে ঘুরে আপনি একবারেই নিয়ে যান সমস্যা কী তো যদি এরকম যদি কোনো বায়ার চায় যে সাইট সাইট লিঙ্ক চায় তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে ওইখানে সেমভাবে একই নিয়ম ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন এগুলো চায় না যদিও এখানে ক্লিক করবেন দুইটা তিনটা এখানে তিনটা চারটা দুইটা একটা আপনি বসাইতে পারবেন ঠিক আছে এখানে চারটা বসানো যায় তো আপনি এখানে ক্লিক করলে হবে সাইট লিঙ্কস এখানে ক্লিক করবেন চলে আসবে সেম এখানে হেডলাইন ওই রকম ঠিক আছে ওই রকম যদি ধরেন আপনার আরও কোনো প্রোডাক্ট থাকে তাহলে এরকমভাবে আপনাকে এখান থেকে সেট আপ করতে হবে যেমন সাইট লিঙ্ক এক একে কী রাখবেন হেডলাইন কী রাখবেন ডেসক্রিপশন কী রাখবেন এখানে বলে দিতে হবে ইউআরএল ফাইনাল ইউআরএল যেখানের মাধ্যমে ক্লিক ক্লিক করে আপনার একটা পেজে চলে যাবে এবং সেকেন্ড হচ্ছে ধরেন সাইট লিঙ্ক টু আপনি যদি দুইটা এটা কিন্তু মোবাইল এরকম দেখাচ্ছে যদি কম্পিউটারে দেখেন তাহলে কিন্তু এরকম দেখাবে বুঝতে মাথা কি ধরতেছে তো এখানে তিনটা চারটা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে চারটাই বেটার তো চারটা সাইট লিঙ্ক ইউজ করতে পারবেন তো আমরা যতটুকু শিখছি এইটুকু এনাফ আপনি চাইলে এইভাবে সাইড অ্যাড করতে পারেন এখানে টাইটেল হেডলাইন ঠিক আছে এগুলো দিলেই হয়ে যাবে তো ওকে যাই হোক এটা আমরা করতেছি না আপাতত তো এখানে সব কিছু এখন ড্রান তো আমরা এবার সেভেন নেক্সট করব ওকে নেক্সট করে চলে যাই এবার আসি হচ্ছে budget okay average daily budget এখানে আপনি কাস্টম বাজেট সেট করতে পারেন এখানে তারা অটোমেটিকলি এত ডলার রিকমেন্ড করতেছে ঠিক আছে আমাদের এত টাকা নাই আমরা গরিব মানুষ আমরা এখানে চাইলে আপনারা বাজেট কাস্টমাইজেশন করতে পারেন ডেলি বাজেট আর এই অ্যাডগুলো যারা রান করতে আসবে তারা কিন্তু দুই এক টাকার অ্যাড রান করতে আসে না আপনার মিনিমাম আপনার ইয়ে আপনার অ্যাড রান করার জন্যই আপনাকে কমসে কম ধরেন সাত দিন থেকে চোদ্দ দিন অ্যাড রান করতে দিলে আপনাকে এক দেড়শো ডলার দিতে হবে এক থেকে দেড়শো ডলার দিতেই হবে আর এক মাস বিজ্ঞাপন চালাইতে গেলে আপনার সর্বনিম্ন বাজেট হলে দুশো থেকে হাজার ডলার পর্যন্ত নিতে পারেন আপনার অ্যাড ফ্রি এখানে কিন্তু আপনার ফি আলাদা এবং গুগলের অ্যাড অ্যাডের যে বাজেটটা সেটা কিন্তু আলাদা ঠিক আছে ফাইবারে আপনার ফি ওইখানে কিন্তু আমরা যে অ্যাডের টাকা নিয়ে অ্যাড আন করবো এরকম না তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন আমাদের কিন্তু অনেকেরই মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো নাই এখানে তো আপনার প্রবলেম হবে ঠিক আছে আপনি ওইভাবে আমরা সবাই যারা আছে আমরা যারা ফাইবারের সার্ভিস দিয়ে আসতেছি সবাই কিন্তু এখানে তাদের ফিগুলো নেয় এখানে ফাইবার আসছে এটা বিক্রি করতে এখানে কিন্তু কারো সার্ভিসের টাকা দেওয়ার জন্য না অনেকে আছে অনেক কাস্টমার আসবে এরকম বলবে যে তোমার কার্ড থেকে তুমি টাকা খরচ করো আমি তোমাকে টাকা দিচ্ছি তো টাকা দিবে আপনাকে হায়ার করবে আপনি খুশির চোটে তো কাজ করা শুরু করে দিবেন তো মাঝখানে দেখবেন যে বায়ার বলে যায় তুমি কি কাজ করো আমার কোনো উপকার আসতেছে না মোটামুটি আপনার তিন চারশো ডলার চলে গেছে অলরেডি তো এখন বলো কি কাজ করো কোনো রেজাল্ট আসতেছে না পরে তো কাজটা ক্যান্সেল করবে ক্যান্সেল করার পরে মনে হবে যে এটা পাকিস্তানি <laughs> ঠিক আছে ইউএসের অ্যাকাউন্ট করে আসছে তো এরকম করা যাবে না জাস্ট ওইখানে আপনার অ্যাড রান করবেন আপনি অ্যাডের জন্য আপনার ফি কত সেটা নেবেন আর কোনো কথা হবে না আর তার কার্ড থেকে বিজ্ঞাপনগুলো রান করবেন তার অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনগুলো রান করবেন বিষয়গুলো ক্লিয়ার বোঝা গেছে হ্যালো ওকে তো এই হচ্ছে কাহিনী এবার এটা আপনি বাজেট সিলেক্ট করতে পারেন ধরে আমি ডেলি বাজেট ধরেন আমি আপাতত বিশ ডলার বিশ ডলার তো হবে না ওকে পঞ্চাশ ডলার দিই দেখি নাই কি না পঞ্চাশ ডলার ওকে মিনিমাম ছয় ওকে একদিন অ্যাটেন্ড করতে গেলে এত টাকা লাগবে ওকে তাহলে আমরা একটা কাজ করি ছয়শোর উপর রাখতে হবে মিনিমাম রাখতে হবে অ্যাটলিস্ট এত ওকে যাই হোক আমরা ছয়শোই রাখি সাতশো ডলার রেখে দিলাম যাও এত রান করতে হবে না আমাকে সমস্যা কি সাতশো ডলার কি বাইশো ডলার কি ওকে যাই হোক এবার নেক্সট করলাম নেক্সট করার পর ওকে তো এখানে চলে আসছে এবার আমরা পাবলিশ করলে কিন্তু আমাদের অ্যাডটা কমপ্লিট আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন আগে জিনিসগুলো দেখেন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার চাইলে এডিটও করতে পারবেন ঠিক আছে তো এবার আমি যে জিনিসটা বলছিলাম আপনাদেরকে যে কীভাবে আপনারা তো কার্ডগুলো অ্যাড করবেন এই যে টুলসে চলে যাবেন টুলস থেকে চলে যাবেন সামারিতে এখানে ক্লিক করবেন জাস্ট আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এই স্টেপভাবে কাজ করে না আপনি কি জানেন না জানেন ওইটা দেখা বিষয় না জাস্ট স্টেপগুলো ফলো করে করে আপনি বিজ্ঞাপনগুলো রান করবেন একটু মাথা তো খাটাইতেই হবে এটা তো একটা বাচ্চাও করতে পারবে দেখে দেখে আর ভিডিওগুলো তো পাইতেছেন সমস্যা নাই ধরেন এটা কান্টি আপনাকে কান্টি দিতে হবে বিলিং কর্পোরেশন অবশ্য যদি বায়ার এখানে আমি জাস্ট আমাদের কান্ট্রিগুলো দেখাচ্ছি ধরেন আপনার বায়ার যদি ইউএসের হয় যদি তার অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আপনাকে বিজ্ঞাপন চালাইতে বলে সেক্ষেত্রে আপনাকে কোনো বিলিং ইনফরমেশন পূরণ করার দরকার নাই তার অ্যাডের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অটোমেটিকলি কার্ডগুলো অ্যাড করা থাকে ঠিক আছে ডলার অ্যাড করা থাকে জাস্ট আপনাকে যেটা করতে হবে হ্যাঁ বলেন হ্যাঁ দেখাইলো তো এখানে উইকলি এখানে তো আমরা কিলিং এখানে তো আমাদের কিলিং পাঁচ ডলার তো এখানে পাঁচজনে ক্লিক করলে আমি বলি হ্যাঁ হ্যাঁ আমি বলি আপনাকে আপনি এটা দেখতে পারবেন কখন জানেন যখন এই প্রপার গাইডলাইনটা পাবেন কখন এখানে কিন্তু বলতেছে উইকলি ক্লিকস মানে আপনার প্রতিদিন এত ডলার বিনিময়ে আপনি কয়টা ক্লিক পাচ্ছেন সেটা হচ্ছে বারো সেন্ট করে কাটতেছে ছয়শো ক্লিক ছয়শো না পাঁচশো আটষট্টিটা ক্লিক পাচ্ছেন আমরা তো ক্লিকের জন্য বিজ্ঞাপন চাচ্ছি এখন যদি এগুলো হচ্ছে রিয়েল পার্সন এখন একশো জন ক্লিক করে ধরেন দুইজন না তিনজন কিন্তু প্রোডাক্ট কিনবেই বুঝেন না ব্যাপারটা গুগলে যারা আসে এরা কিন্তু অ্যাকুরেট মানুষ হয় যখন এইগুলো আপনি প্রপারলি বুঝতে পারবেন এখানে সব কিছু দেখাবে এখানে কত কি হচ্ছে কত ইমপ্রেশন হচ্ছে কত ভিউ হচ্ছে এগুলো আমরা দেখবো হচ্ছে সামনে আপনি ভালোভাবে দেখতে পারবেন কারণ আমাদের ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন আছে না ইউটিউবের বিজ্ঞাপন কিভাবে রান করতে হয় তো তখন আপনি প্রপারলি ধারণা পাবে এখানে যেহেতু ক্লিকের ধারণা এখানে কস্টলি এটা হচ্ছে কস্টলি একটা অ্যাড সার্চ অ্যাড খুবই কস্ট তো আরেকটা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই পেমেন্টগুলো বায়ার সেট করে দেয় আর যদি আপনাকেই করতে হয় তাহলে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ধরেন আমার বাংলাদেশ বাইরে যদি ইউএসএ হয় তাহলে ইউএসএ কার্ডটা এখানে দিবেন সেটা কি ইউএসডি কিনা সেটা দিবেন এখানে অর্গানাইজেশন অর্গানাইজেশন কি দিবেন এটা ইন্ডিভিজুয়াল দিয়ে দেন আর এখানে ট্যাক্স ইনফো এগুলো আপনি দিবেন tax status business identification okay number এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তারপরে আপনার নাম অ্যাড্রেস এক সেকেন্ড তারপরে অটোমেটিকলি পেমেন্ট হবে না ম্যানুয়ালি পেমেন্ট করবেন সেটা এখানে বলে দিবেন ধরেন ম্যানুয়ালি হলে আপনাকে ডিপোজিট করে নিতে হবে অটোমেটিকলি নিলে তার কার্ড থেকে অটোমেটিকলি কেটে নেবে তো এখানে আপনার কার্ডের নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে এখানে কার্ডের নাম্বার দিবেন হোল্ডার নেম দিবেন তারপরে সিবিসি দিবেন ডেট কত আছে ভ্যালু ডেট এগুলো দিবেন দেওয়ার পর তো আপনি এখান থেকে টার্মস অ্যান্ড অ্যাগ্রি করে সাবমিট করলেই হয়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন একদম সিম্পল সব ঠিক আছে আপনি যেরকম বুঝাইছেন হয়ে বুঝা যায় না কাজ তো বড় কাজ তো পাবেনি কাজ কাজ না পাওয়ার কি আছে মুখ দিয়ে কেন গিক করছেন আপনি তাহলে কিভাবে কাজ পাবেন আগে গিক করেন আপনি সাতটা কিক পাবলিশ করেন জানুয়ারি তো আর আয় পড়ছে এখন রেডি করে রাখেন জানুয়ারির ফার্স্ট ফিলান্সাররা কি করে থার্টি ফার্স্ট নাইটের রাতে গিক পাবলিশ করে আমি একটা অ্যাকাউন্ট আমরা আমাদের আর হয়তো কয়টা ক্লাস হবে ক্লাস হলে কিন্তু আমরা চাইলে এটার উপর আমরা একটা ক্লাস গিক বানাইতে পারি যে একটা রান করলাম এটার উপর আমরা গিক বানাইতে পারি না না এটা হচ্ছে সার্চ অ্যাড হ্যাঁ। ক্যাম্পেইন শিখাইলাম আপনি এই একটা ক্যাটাগরি শিখছেন এখানে তো আরও অ্যাড ক্যাম্পেইন আছে না ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন হ্যাঁ, আছে হ্যাঁ সবগুলো মিলেও অ্যাড রান করতে পারেন চাইলে আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির উপর বেস করেও অ্যাড রান করতে পারেন সেটা আপনাদের রুচি মানে কথা বলছি যে গুগল যে কয়েকটা ক্লাস আছে সবগুলোর উপর মিলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলতেছি যেহেতু আমরা সাতটা মাত্র সার্ভিস দিতে পারবো হ্যাঁ। ঠিক আছে যদি আমরা এই অ্যাডেরই কিন্তু আমাদের সাতটা সার্ভিস হয়ে যায় যেমন মেবি পসিবল একটা কাজ করতে পারেন আপনারা ইয়া যারা নতুনে আছে অনেকে আছে যারা গিকি গিকের ব্যানার বানাইতে অনেক হিমশিম খেয়ে যাইতেছে ঠিক আছে আমার কাছে সমানে পাঠাইতেছে আমি খালি রিজেক্ট করতেছি কিছু করার নাই তো তারা একটু কষ্ট করে আবার ক্যানভাতে আবার একটু সময় দেন ভালো করে দশ পনেরো মিনিটের সময় কিন্তু আপনি ক্যানভাতে প্রপারলি ডিজাইন করতে পারবেন না তো ফাইবার হ্যাঁ হ্যাঁ ফাইবারে চলে যাবেন ফাইবার থেকে ব্যানারগুলো দেখবেন তারা কি ধরনের ডিজাইন করছে ওই ডিজাইনের উপর বেস করে আপনি ট্রাই করবেন জাস্ট হয়ে যাবে আপনার ব্যানার কিন্তু আমরা যেটা করছি কি নিজেদের মতো করে ট্রাই করছি ওদেরটা কপি করতে গেলে আপনি নাইনটি পার্সেন্ট কপি করতে গেলে দশ পার্সেন্ট আলাদা হলে এনাফ সমস্যা নাই আর ই করে না যারা ইয়া এখানে মোটামুটি দু একজন এক্সপার্ট আছে যেমন ফিরোজ আহমেদ আছে আপনি আপাতত ইউটিউবের তিনটা চারটা গিক আছে হ্যাঁ ওই তিনটা চারটা গিক শিডিউল করে ফেলেন আর এই যে ইয়া নাইতে পারবিন আছে মেবি হেউ একটু মোটামুটি জানে কিন্তু সমস্যা হচ্ছে তার গিকে একটু দুর্বল ব্যানারে ওই ইউটিউবের গিকগুলো আপাতত দুইটা দুইটা গিক পাবলিশ আমি আরেকটা গিক আমি দেখি নেক্সট ক্লাসে নেওয়ার চিন্তা ভাবনা করি এই ক্লাসটা স্কিপ করবো একটা দিন ওইখানে আরেকটা গিক পাবলিশ করবো এটা কয় তারিখ আছে ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ তারিখে ইউটিউবের আরেকটা ক্লাস নেই ওইটার উপর আরেকটা গিক পাবলিশ করি তো ওই গিকটা আপনারা করতে করতে যেন এক তারিখে রাতে মানে থার্টি ফার্স্ট নাইটের রাত বারোটার সময় যেন গিকটা পাবলিশ করতে পারেন ওকে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, কি মানে লাস্ট ডেট এই বছরে লাস্ট যদি একটা পাবলিশ করতে পারি তাহলে যদি দুই তিন দিন বা এক সপ্তাহ যদি একটা অর্ডার আসে শুনে শুনে না বলি থার্টি ফার্স্ট নাইটের সময় থার্টি ফার্স্ট নাইটের সময় আমি ফার্স্ট গিক পাবলিশ করছি পরের বছর আমার ওটার লেভেল অনেক চলে গেছে ঠিক আছে তো ফিল হ্যাঁ ফ্রিলান্সাররা তো থার্টি ফার্স্ট নাইটে রাতে গিগ পাবলিশ করে দেখেন ওরা হচ্ছে ওইটাই উদযাপন করবে মানুষ ওই ফটকাবাজি করবে ওইগুলো তো আসলে আমাদের সাথে যায় না একজাক্টলি তো ওইটা তো আর আমাদের অনুষ্ঠান না আমরা আমাদের কাজ করি না ফ্রিলান্সারদের কাজ দেখেন এক কাজ কর আপনার এখন কিন্তু কাজের সময় একটা সময় আসবে যখন আপনি এসআই লাইনে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাকে কাজ করতে হবে না অটোমেটিকলি টাকা চলে আসবে অটোমেটিকলি ঠিক আছে আগে আপনাকে কাজ শিখতে হবে না এভাবে তো হবে না শুনেন এভাবে হবে না যেমন আমরা রাত জাগতে জাগতে আমাদের অভ্যাস হয়ে গেছে আপনাদের নির্দিষ্ট টাইম করতে হবে যে আমি একটার পর থেকে আমার ফাইবার অ্যাকাউন্টটা অন রাখ মানে একটার পরে আমি এক মিনিটও ফাইবার অ্যাকাউন্টটা অন রাখবো না তখন ঘুমায় পড়বেন তাহলে ওই টাইমে আপনি ঘুমাবেন ধরেন সারাদিন অনলাইনে থাকলেন এনাফ একটা পর্যন্ত বারোটা পর্যন্ত থাকেন এনাফ আপনি একটা নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট টাইম মেনটেন করেন এতে আপনার গিকগুলো র্যাঙ্ক করবে পাশাপাশি দেখা যাবে যে ফাইবারও বুঝবে যে এটা একটা মানুষই আছে রবট না সারা রাত দিন বয়ে থাকে না তাকে এই টাইমে বাইরের সামনে তার গিকগুলো শো আপ করতে হবে তাহলে তিনি অর্ডার পাবে ঠিক আছে আপনাকে টাইম শিডিউল করতে হবে ঘরের ভিতরে না একটা ক্যালেন্ডার বানায় নেন অথবা টাইম মেনটেন করেন এতে আপনার শরীরেরও সমস্যা হবে না পাশাপাশি আপনি ভালো পজিশনে যাইতে পারবেন একজনে আমি একটা ভালো কথা বলছেন আপনি তো বলা উচিত ছিল কোন কোন টাইম আমরা ফাইবার অ্যাকাউন্টে এখন আপনার শোনেন শোনেন রাতের বেলার বায়ার আহে হ্যাঁ, ঠিক আছে বুঝলাম কিন্তু রাতের বেলায় তো আর সারা রাতই বায়ার আসে না এখন আপনি একটা কাজ করতে পারেন যারা ম্যাক্সিমাম ফ্রিলান্সাররা এটা করে সেটা হচ্ছে ধরেন রাত দশটা আমাদের ক্লাসটা যতক্ষণ হয় ক্লাসের পরে আপনি আধা ঘন্টা থাকতে পারেন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকতে পারেন ঠিক আছে বারোটা পর্যন্ত থাকার পর আপনাকে আর রাত জাগার দরকার নাই জাস্ট আপনি ঘুমায় পড়বেন ঘুমায় পড়ার পরে ফজরের আজানের সময় উঠবেন জাস্ট ফজরের আজানের আগ দিয়ে উঠে ল্যাপটপটা অন করে ওজু মুজু করে নামাজ মাজ পড়ে ঠিক আছে ল্যাপটপটা চালু করে ওই সময় বাইরে আহে ঠিক আছে এই বারোটার পর থেকে খুব একটা বাইরে আহে না ওই আপনাকে অনলাইন দেখাবে হচ্ছে ফজরের নামাজের আগ দিয়ে আপনি অনলাইনে আসলেন আইসা ল্যাপটপটা চালু করে নিয়ে নামাজ মামাজ পরে যদি কিছু খায়া নন খায়া আপনি ঘুমায় পড়তে পারেন অথবা মোবাইলের নোটিফিকেশনটা অন করে রাইকে ঘুমায় পড়তে পারেন যদি কোনো বায়ার মেসেজ দেয় আপনাকে সাথে সাথে রিপ্লাই করতে পারেন আর অটো অটো রেসপন্স ঠিক আছে এটা করে রাখবেন তা তো বায়ারও মোটামুটি নক করলে যেন আপনার রেসপন্স রেট না কমে যদি ধরেন এরকম হয় হওয়ার পরে ধরেন সাতটা আটটা পর্যন্ত থাকলেন অথবা ছয়টা পর্যন্ত থাকলেন ছয়টার পরে আবার একটু ঘুমান ঘুমে আর কোনো কাজ আছে কি কলেজ আছে হ্যাঁ তাহলে তো আপনাকে কলেজে যেতে হবে তাহলে আপনি আর দুই ঘন্টায় রেস্ট নেন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দশটার দিকে আটটার দিকে নয়টার দিকে আপনার যদি কলেজ থাকে কলেজে যান আপনাকে তো এখানে প্রথম অবস্থায় কাজ করতে হইতেছে না কাজ করতেছি আপনারা মাঝখানে একদিন করে সময় পাইতেছেন একদিন সময় যদি আপনি সারাটা দিন স্পেন্ড করেন বা পরের দিন রাত পর্যন্ত স্পেন্ড করেন যে এই কাজগুলো বাই বলছে এই কাজগুলো আমি করি বা ট্রাই করি তাহলে কিন্তু হয়ে যাইতেছে টাইমলি কাজ হয়ে যাচ্ছে যদি মনে হয় যে না মুভিয়ে ধরবে আমাদের আমি বলি একটা ছেলে ছিল আমি যখন ফার্স্টে আপনি আমার তো চিনেন যখন আমরা উনিশের দিকে একজন বলতেছে ভাই আমার তো আমি তো রাত দিন চব্বিশ ঘন্টায় অনলাইনে থাকি আমি তারপরে কাজ পাই না বললাম কেন কাজ পান না আপনি কি করেন কবে আমি অনলাইনে থাকি বললাম ঠিক আছে গিকটা শো করেন গি শো করছে দেখি গিকের অবস্থা না বললাম ভাই একটা সত্যি কথা বলেন আপনি কি অনলাইনে থাকে মুভি দেখেন নাকি কাজ করছেন সেটা বলেন কম ভাই আপনি জানলেন কেমনি আমি মুভি দেখি ওই অনলাইনে থেকে কোনো দাম নাই ঠিক আছে আপনি যে কাজটা করছেন এটা আসলে একজন ফ্রিলান্সার করে না আপনি যদি কাজ পর দরকার থাকতো গিকগুলো তৈরি হয়েছে কাজ শেখা শেষ আপনি মার্কেট প্লেসের বাইরে অ্যাপ্লাই করেন পাবেন কাজ তো তারপরে তিনি আমি গিকমিক পরে ইয়া করে দিছিলাম তারপরে মেবি দুই মাস না তিন মাস পরে তিনি অর্ডার পাওয়া শুরু হয়েছিল বুঝছেন ব্যাপারটা তো তিনি এক বছর শুধু মুভি দেখছে তো এরকম হওয়া যাবে না যে মুভি দেখে সময় ইউজ করেন যেমন আমাদের একটি স্টুডেন্ট আসছিল বলা ঠিক হবে না স্থাপন করে ঠিক আছে ওরে মনে হয় না হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যাবে নয়টা এগারোটার পরে ওরা খুঁজে পাওয়া যায় না তো ও হে মুভি দিকে কাটাইতো ঠিক আছে হ্যাঁ তো যদি মুভি মানে শুনেন আমি বলি টাইম মেনটেন করেন এতে সব কিছুই ভালো হবে টাইম মেনটেন করেন সব কিছুই ভালো হবে কারণ আমি টাইম মেনটেন করি না বলতে করি না বলতে এরকম যে আমার টাইম হয়ে গেছে অলরেডি ধরেন আমি ঘুম থেকে উঠি তিনটা বা চারটার দিকে ঠিক আছে শুক্রবার হলে হলে সেটার তাহলে আলাদা তিনটা চারটার দিকে উঠে খাওয়া দাওয়া করে গোসল দিতে দিতে দেখে আমার দিন শেষ বুঝছেন ব্যাপারটা তো তখন আমি অনলাইনে ঢুকি আবার রাত চারটা পর্যন্ত চারটা পর্যন্ত থাকি হুম কাজটা কোন টাইমে কোন টাইমে প্রতিদিন রেগুলার টাইম খুঁজতেছেন আরে ফাইবার অ্যাকাউন্টে তো আপনাকে কাজ করতে হইতেছে না এখনই যে কাজ করতে হইতেছে তা তো না এখন আপনাকে সময় ওই টাইমে আপনি যে সময়টা দিতেছেন ওই যে নির্দিষ্ট টাইম ওই টাইমের ভিতরে আপনাকে টাইম বের করে কাজ করতে হবে আর আমার কাজ হ্যাঁ হ্যাঁ আপনার এই সময় আপনাকে চোখ থাকতে হবে একটার দিকে ধরেন আমি কি করতাম আমি আপনি হয়তো জানবেন যেমন জুবাইয়ের ইয়ে আছে মেবি ঋত্বিক আছে না আজকে ঋত্বিক মেয়ে মনে হয় নাই ঋত্বিকের চাক